chanare chanare na na na 말소리 ও দিদি আর তাড়াতাড়ি করো শুটিং করতে কতক্ষণ লাগবে তাড়াতাড়ি শুটিং শেষ করো চারিদিকে মশামাছি বেলা গড়িয়ে আসছে আর এখানে সব পটি করে রাখে ক্ষেতের ধারে গন্ধ আসছে দুর্গন্ধ আমাদের অ্যালবাম শুটিংটা তাড়াতাড়ি শেষ করো দিদি হ্যাঁ হ্যাঁ ও মমতা দিদি তাড়াতাড়ি ক্যামেরা অন করে আমাদের অ্যালবাম শুটিং শেষ করে আমি আর ধরে রাখতে পারছি না এভাবে নায়িকা দিদিকে এভাবে স্কিন টাইট জামা পরে উনি কষ্ট পাচ্ছেন আর আমাদের আটার দলা প্রতিটা থেকেও একটু পচা পচা ওটা আমি রেখেছিলাম ময়দা পচিয়ে রেখেছিলাম তাই একটু গন্ধ বেরোচ্ছে নয় রে সেসব তো ঠিক আছে কিন্তু এখন জমির পাশেই যদি আমরা এসব শুটিং করি জমির মালিক ভাববে আমরা সত্যি সত্যি পটি নিয়ে শুটিং করছি আর লাঠি নিয়ে তেরে আসবে গো আমাদের আর অ্যালবাম শুটিং করা হবে না আমাদের ইউটিউবের ভিডিও শুট করা হবে না দিদি দিদি তাড়াতাড়ি করো আমি স্কিন টাইট জামা পরে পচা ময়দার থেকে পটির মতো দেখতে কেমন যেন একটা বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে তাড়াতাড়ি করো গো দিদি হ্যাঁ, হ্যাঁ দিদি গো দিদি তোমার তো কমিশন সব থেকে বেশি নেবে বলেছিলে তুমি ফিফটি পার্সেন্ট কমিশন নেবে অ্যালবাম শুটিং থেকে যা লাভ হবে আর তো তিন মাসে সবাই ভাগ করে নেবো এই তো শর্ত হয়েছিল তাড়াতাড়ি করো এই রাহুল বড় বলে বোকা ছেলে কোথাকার ফিফটি পার্সেন্ট তো আমার টোয়েন্টি পার্সেন্ট মানে সব থেকে কম পারিশ্রমিক তুই পাবি আর ওরা বাকি দুজন তোর থেকে কিছু আবার কমিশন নেবে এদের পরিশ্রম বেশি তুই এখনো ছোট সে কি দিদি সবার থেকে তো বেশি নেওয়ার কথা আমার আমি হলাম মোদি আমি হলাম এ গ্রামের ডন আমার তো পারিশ্রমিক বেশি হওয়ার কথা আমি না হলে কাজে বয়কট দেব কিন্তু আর আমি আমি যে মেকআপ করতে এত টাকা খরচ করেছি সেটাও তুই পয়সা দেবে ও মোদি দাদা খরচা হয়ে গেছে গো বিউটিশিয়ান কে দিয়ে আমি মেকআপ করে এসেছি এই অ্যালবাম শুটিং এর জন্য এখন যদি সব ভেস্তে যায় কি হবে আরে আরে কচুরি হবে একটু দাঁড়াও সবুর করো সব আমার নতুন ডিএসএলআর ক্যামেরাটা অন করতে দাও আর ঢিনচাক ঢিনচাক শুটিং করতে দাও এই তো খুব তাড়াতাড়ি শুটিং হয়ে যাবে তোমরা আবার গানটা ধরো একটু তাড়াতাড়ি গানটা ধরো চন্নারে চন্নার নমা নমা 아 정말에 정말에 나나나 머릿소리 네가 머릿소리 머릿소리 네가 머릿소 정말에 정말에 정말에 나나나 정말에 나나나